এবার পরিমণিকে বিয়ে করছেন নায়ক আলমগীর জি দর্শক এই খবরটি পাওয়ার পরে আমরাও কিন্তু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম তবে আমরা যখন সত্যতা যাচাই করলাম তারপরে কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা আলমগীর ব্যক্তি জীবনে তিনি দুইবার বিয়ে করেছেন প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন এই গুণী অভিনেতা তবে এবার খবর উঠেছে মেয়ের বয়সী একজনকে বিয়ে করছেন চিত্রনায়ক আলমগীর কিন্তু কে সেই নায়িকা ঘটনা হলো রেলমন্ত্রী মুজিবুল হক দু সালের একত্রিশে অক্টোবর সাতষট্টি বছর বয়সে বিয়ে করেন বিয়ের পরপরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছেন মন্ত্রীর বিয়ে নামে তিনি একটি সিনেমা নির্মাণ করবেন সেই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও তার বইয়ের চরিত্রে থাকবেন নায়িকা পরিমণি সে সুবাদে মেয়ের বয়সে এই নায়িকাকে বিয়ে করতে হচ্ছে আলমগীরের মূলত পর্দায় দেখা যাবে এমন চরিত্র এদিকে গেল বছরের ডিসেম্বরের মহরতের মাধ্যমে ছবিটি ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি তবে আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে এবং আমরা দেখতে পাবো যে পরিমণি এবং আলমগীর জামাই বউ প্রসঙ্গত বেশ গুণী একজন চিত্রনায়ক আলমগীর অভিনয়ের সুবাদে সাতবার শ্রেষ্ঠ অভিনেতা ও দুবার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ওদিকেও আমাদের পরিমণিও কিন্তু কম যায় না সুতরাং দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি ভালো হবে সিনেমাটি তাহলে কিন্তু আমাদের ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে আলমগীরের সাথে পরিমণিকে আসলে কেমন মানাবে দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ধন্যবাদ নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মারব বগুড়াই লাস্ট করবে সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি